বিসমুল্লা রহমান রাহিম প্রিয় ভাই বন্ধুরা কিটিয়াস মেডিস থেকে বলতেছি আমি আসলে জীবনে আমার অনেক কষ্ট অনেক ইতিহাস আছে তো যাই হোক জীবনে অনেক কিছুই করেছি কিন্তু কোনো কিছুই পাই নাই তো অনেক আশা যে আমার এই গানটার মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন খুব আশা যে যেন ভাইরাল হয়ে যায় খুব ভালো লাগবে তখন তো গানটা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন গানটা খুব কষ্টের অনেক আগের আমার খুব ভালো লাগে গানটা গাই মাঝে মাঝে একা একাই রাতে ঘুমায়ও গাই খুব পছন্দর গান তো আপনারা শুনবেন মনোযোগ দিয়ে বেশি বেশি শুনবেন আশা করি লাইক করবেন অনেক আমি গানটা শোনাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন তুমি আমার নাই বা হলে তুমি আমার নাই বা হলে কোনো দুঃখ নাই রে আমার কোনো দুঃখ নাই আমি তোমার বাসর গরের ফুল হতে চাই সখী আমি তোমার বাসর গরের ফুল হতে চাই তুমি আমার নাই বা হলে তুমি আমার নাই বা হলে কোনো দুঃখ নাই রে আমার কোনো দুঃখ নাই আমি তোমার বাসর গড়ের ফুল হতে চাই সখী আমি তোমার বাসর গড়ের ফুল হতে চাই অবাক চোখে দেখব আমি তুমি কেমন মেয়ে আমার কথা কেমনে ভোলো নতুন সাথী পে হে অবাকে চোখে দেখবো আমি তুমি কেমন মে আমার কথা কেমনে ভোলো নতুন সাথী পে তুমি একটা বুকে দুই জনারে একটা বুকে দুই জনারে কি করে দাও থাই আমি তোমার বাসর ঘরের ফুল হতে চাই সখী আমি তোমার বাসর ঘরের ফুল হতে চাই তুমি আমার নাই বাহলে তুমি আমার নাই বাহলে তুমি আমার নাই বাহলে কোনো দুঃখ নাই রে আমার কোনো দুঃখ নাই আমি তোমার বাসর ঘরের ফুল হতে চাই সখী আমি তোমার বাসর ঘরের ফুল হতে চাই গোলাপ হয়ে গড়ব আমি তোমার ফুল সজ্জা দেখবো আমি কেমনে তোমার ভাঙে প্রেমের লজ্জায় গোলাপ হয়ে গড়ব আমি তোমার ফুল সজ্জায় দেখবো আমি কেমনে তোমার ভাঙে প্রেমের লজ্জায় তোমার সুখী জীবন থেকে তোমার সুখ জীবন থেকে সরে যেন যায় আমি তোমার বাসর ঘরের ফুল হতে চাই সখী আমি তোমার বাসর ঘরের ফুল হতে চাই তুমি আমার নাই বাহলে হলে তুমি আমার নাই বা হলে কোনো দুঃখ নাই রে আমার কোনো দুঃখ নাই আমি তোমার বাসর ঘরের ফুল হতে চাই সখী আমি তোমার বাসর ঘরের ফুল হতে চাই তুমি আমার নাই বা হলে তুমি আমার নাই বা হলে তুমি আমার নাই বাহলে হলে কোনো দুঃখ নাই রে আমার কোনো দুঃখ নাই আমি তোমার বাসর গড়ের ফুল হতে চাই সখী আমি তোমার বাসর গড়ের ফুল হতে চাই সখী আমি তোমার বাসর গড়ের ফুল হতে চাই